আমি সহিংসতার বিরোধিতা করি কারণ এর ভালোটি হয় কেবলমাত্র ক্ষণস্থায়ী যে মন্দ এটি করে তা হল স্থায়ী আমার অনুমতি ছাড়া কেউ আমাকে আঘাত করতে পারে না সম্পূর্ণ প্রচেষ্টা হলো সম্পূর্ণ বিজয় ন্যায় বিচারের আদালতের চেয়েও উচ্চ আদালত আছে এবং সেটি হলো বিবেকের আদালত এটি অন্য সকল আদালতকে বাতিল করে দেয় কৃতদাস হওয়ার মধ্যে কোনো অসম্মান নেই অসম্মান রয়েছে কৃতদাসের মালিক হওয়ার মধ্যে